নোটের গায়ে পঞ্চাশ একশো পাঁচশো লেখা দেখে আমরা সহজেই বুঝে যাই এটা কত টাকার নোট কিন্তু কখনো কি দেখেছেন শূন্য টাকার নোট শুনতে অবাক লাগলেও এমন একটি নোট প্রচলিত রয়েছে ভারতে জিরো রুপি নোট নামের এই নোটটির কোনো বাজার মূল্য নেই নোটটি দেখতে হুবহু ভারতের পঞ্চাশ টাকার নোটের মতো শুধুমাত্র যেখানে পঞ্চাশ রুপি লেখা সেখানে লেখা আছে শূন্য রুপি না এটি কোনো জাল বা নকল নোট নয় এটি বাজারে ছাড়া হয়েছে মূলত ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা তৈরির জন্য সেজন্যই এই নোটে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার জায়গায় লেখা আছে eliminate corruption at all level অর্থাৎ সব স্তর থেকে দুর্নীতি দূর করুন একইভাবে সকল নোটে যেমন লেখা থাকে চাহিবা মাত্র ইহার বাহককে ফেরত দিতে বাধ্য থাকিবে তেমনি এই নোটে লেখা আছে প্রতিজ্ঞা করছি কখনো ঘুষ দেব না এবং নেব না তবে সত্যি বলতে এই নোট ভারতের কেন্দ্রীয় ব্যাংক থেকে ছাপানো হয়নি মূলত ফিফথ পিলার নামক একটি অলাভজনক প্রতিষ্ঠান এটি ছাপিয়েছে তাদের উদ্দেশ্য ছিল যদি কোনো সরকারি কর্মকর্তা সেবার বিনিময়ে ঘুষ চায় তাকে এই টাকা দিয়ে বিব্রত করা সরকারি অফিসগুলোতে ঘুষের আদান প্রদান বন্ধ করতেই এমন অভিনব পন্থা বের করেছে এই সংস্থাটি শুরুতে তারা জিরো রুপি নোটের পঁচিশ হাজার কপি ছাপিয়েছিল চারদিকে সারা পাওয়ায় এখন পর্যন্ত প্রায় পঁচিশ লাখ নোট ছাপিয়েছে তারা এখন ভারতের অনেক জায়গায় প্রচলিত রয়েছে এই মুদ্রা এমনকি অনেক সরকারি অফিসার ও ট্রাফিক পুলিশকে বিব্রত হতে হয়েছে এই জিরো রুপির নোটের মাধ্যমে তবে শুধু ভারতেই নয় দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা তৈরিতে এবং এ সকল অফিসারদের লজ্জা দিতে এমন নোট প্রচলিত আছে নেপাল মেক্সিকো ঘানা ইয়েমেন সহ আরও অনেক দেশে